اور تم میں سے ایک جماعت ایسی ہونا ضروری ہے کہ خیر کی طرف بلائے اور نیک کاموں کے کرنے کو کہا کرے اور برے کاموں سے روکا کرے और ऐसे लोगों पूरे कामयाब होंगे অর্থাৎ তোমাদের মধ্য হইতে একটি জামাত এমন হওয়া জরুরি যাহারা মঙ্গলের দিকে আহ্বান করিবে সৎ কাজে আদেশ করিবে ও অসৎ কাজে নিষেধ করিবে তাহারাই পূর্ণ কামিয়াব হইবে সুরা আলী ইমরান আয়াত একশো চার আল্লাহ পাক এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের নির্দেশ দান করিয়াছেন উহা এই যে উম্মতের মধ্যে একটি জামাত বিশেষভাবে এই কাজের জন্য তাকিতে হইবে যাহারা ইসলামের দিকে লোক দিগকে তবলিক করিবে এই হুকুম মুসলমানদের জন্য ছিল কিন্তু আফসুসের বিষয় যে এই বুনিয়াদী কাজকে আমরা একেবারেই সারিয়া দিয়াছি অথচ বিধর্মীরা অত্যন্ত গুরুত্ব সহকারে উহাকে আঁকড়াইয়া ধরিয়াছে খ্রিস্টানদের স্বতন্ত্র দলসমূহ দুনিয়াদে ব্যাপী তাহাদের ধর্ম প্রচারের জন্য নির্দিষ্ট রহিয়াছে অনুরূপভাবে অন্যান্য জাতির মধ্যেও এই কাজের জন্য নির্ধারিত কর্মী রহিয়াছে কিন্তু প্রশ্ন হইল মুসলমানদের মধ্যেও কি এইরূপ নির্দিষ্ট কোনো জামাত আছে ইহার উত্তরে নাই না বলিলেও আছে বলাও মুশকিল বরং কোনো জামাত বা ব্যক্তি যদি এই কাজের জন্য দাঁড়ায়ও তবে সাহায্য ও সহযোগিতার পরিবর্তে তাহাদের বিরুদ্ধে নানা ধরনের প্রশ্ন উঠাইয়া এমন চাপ সৃষ্টি করা হয় যে শেষ পর্যন্ত তাহারা ক্লান্ত হইয়া বসিয়া পড়ে অথচ এই কাজে সাহায্য ও সহানুভূতি করা এবং ত্রুটি বিচ্ছতি থাকিলে উহার সংশোধন করাই ছিল প্রকৃত হিত কামনা পক্ষান্তরে নিজে কোনো কাজ না করিয়া যাহারা করে তাহাদের বিরুদ্ধে নানা প্রশ্ন ও অভিযোগ উঠানো কাজ হইতে তাহাদিগকে ফিরাইয়া রাখারই নামান্তর